Love me like I do, yeah. Love me like I do, yeah. oh, <laughs> my baby calling me. <laughs> Hi, বাবু হ্যাঁ বাবু শোনো এক্ষুনি তৈরি হয়ে যাও আমি কিছুক্ষণের মধ্যেই তোমার বাড়ি আসছি ডেটে যাব ঠিক আছে oh my god oh my god oh my god oh my god ডেটে ও মাই গড ওকে বেবি ওকে আমি এক্ষুনি তৈরি হয়ে ওয়েট করছি তোমার জন্য লাভ <laughs> হ্যাঁ, ইউ হ্যাঁ, এক্ষুনি তৈরি হও ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যেই ঢুকছি কিন্তু okay love you love you so much boyfriend আসছে রেডি হবো <laughs> মেকআপই তো করিনি এক্ষুনি মেকআপ করছি মেকআপ করবো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো এইটা কি মেকআপ লাগাবো আমার কাছে নেই কোনো কিছু বাবা এইগুলো চালাতে হবে আ এবারে মনে হয় স্ট্রেট লাগছে ইয়া ও মাই গড বয়ফ্রেন্ড আসছে এরকম ভুটিয়া সকালে তো যাওয়াই যাবে না সবার আগে আমাকে ভালো করে প্রাইমার লাগাতে হবে হুম ভালো করে লাগাতেই হবে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে হ্যাঁ, হ্যাঁ। বেশি সাদা হয়ে গেল না না একটু বেশি সাদা হয়ে গেছে ওকে ফাইন এবারে ব্রাশ পাবো না কাজের টাইমে কিচ্ছু ಕೈದಿ বাগানে লাগাই বেবি এসে গেছি আমি আরে কেউ সাড়া দিচ্ছে না কেন বেবি কি হলো একবার ভেতরে গিয়ে দেখি তো বেবি আরে গেল কোথায় একবার গিয়েই দেখি বেবি আরে ঘর বাড়ি অন্ধকার কেন রে বাবা বেবি তুমি কোথায় আমি এসে গেছি বেবি ও ও আরে এগুলো তো আমার বেবির মেকআপ আরে বেবি ও লোক বেবি তুমি কোথায় বেবি আরে বাপরে baby baby it's not funny okay baby baby তুমি কোথায় baby oh my god baby আরে বেবি বাবু কি হয়েছে আরে কাঁদছো কেন কি হয়েছে কি আরে দেখো কেঁদেই যাচ্ছে আরে বাবু কি হয়েছে বলো তো আরে বাবা এ কি বেবি কি হলো তোমার কাঁদছো কেন কি হয়েছে কি আমার মনে হয় আমি তোমার সাথে আজকে ডেটে যেতে পারবো কেন বাবু কেন ডেটে যেতে কিসের জন্য আমি যেতে পারবো না আমার মেকআপ গেছে আমি যেতে পারবো না এই সকালে আমি বেরোতে পারবো না বেবি হায় ভগবান বেবি একটুখানি মেকআপ বিগড়ে গেছে বলে তুমি কান্নাকাটি করছো কিচ্ছু হয় না তুমি এমনিতেও সুন্দর অমনিতেও সুন্দর বাবু ঠিক আছে তো চলো বাবু চলো ডেটে যাবো দেরি হয়ে যাচ্ছে চলো চলো চলো চলো আবার বাচ্চাদের মতো কাঁদে বাবু একটুখানি মেকআপ বিগড়েছে বলে তুমি কান্নাকাটি করবে তুমি ডেটে যাবে না হ্যাঁ তোমার ফোন করে তো বললাম বাবু তুমি রেডি হয়ে থাকো তুমি এখন কান্নাকাটি করছো আমি জানি না বাবু চলো চলো চলো কিচ্ছু হবে না চলো চলো চলো তুমি পারবে না তুমি দিতে পারবে না তুমি দিতে পারবে না আমার মেকআপ তুমি দেখো তুমি হ্যাঁ। আরে কেন দিতে পারবো না বাবু এমন কি মেকআপ বিগড়ে গেছে তোমার হ্যাঁ তুমিও না চলো বাবু প্লিজ চলো চলো আমি তোমার কাছে কিছু নিয়েই ছাড়বো চলো চলো চলো বাজে হয়ে গেছে মেকআপ তুমি সত্যি কিচ্ছু হবে না তুমি বলেছ না তুমি সুন্দর তো সুন্দরই থাকবে একটুখানি মেকআপ বিগড়ালে কিচ্ছু হয় না মেয়েদের ওকে তো বাবু প্লিজ চলো না সোনা প্লিজ চলো প্লিজ আমি রিকোয়েস্ট করছি এই দেখো আমার দিব্যি কিন্তু আমার মাথার দিব্যি মুখ থেকে হাত ছাড়াও আমি দেখবো এমন কি মেকআপ বিগড়েছে মুখ থেকে হাত ছাড়াও হাত ছাড়াও আচ্ছা, ঠিক আছে সত্যি তো বাবু আমার মেকআপ তুমি তুমি মানে পালিয়ে যাবে না আরে বাবু না গো না কিছু হবে না কেন পালাবো আমি প্রমিস করছো তো আরে সোনা হ্যাঁ গো প্রমিস ওকে বেবি আমি হাত ছাড়াচ্ছি হ্যাঁ বাবু হ্যাঁ হাত ছাড়াও আমি দেখবো বেবি তুমি প্রমিস করেছিলে যাবে না এদিকে আসো প্লিজ যেও না বাবু এই খবরদার সামনে আসবে না সামনে আসবে না আমার বলে দিচ্ছি কিন্তু তোমাকে বলেছিলাম বলেছিলাম আমাকে এই অবস্থায় দেখো না দেখো না এই অবস্থায় যে হনুমান গান করছে গান হুস হুস হুস হে বাবু বাবু সাবধান সাবধান করছি কিন্তু এই লাইট এসে গেছে এই সাবধান থাকো আমার কাছে আসবে না ডেটে আর বউয়ের কাছে ডেটে যেতে ভূতির সাথে কে ডেটে যাবে আর আমি তো জানতাম না তোমাকে এরকম দেখতে হয়ে যাবে হ্যাঁ এটা একটুখানি মেকআপ দিয়েছে একটু হ্যাঁ পুরো নাক লাগছো নান টেন লাগছো এই এই আসবে না আজ তো ব্রেকআপ পুরো ব্রেকআপ একদম আসবে না একদম আসবে না বলে দিচ্ছি এই নাও একদম আসবে না চলে গেল এটাও চলে গেল তখনই নেই একটু করে তো মেকআপ দিয়ে গেল